আজকে আমরা দেখব কিভাবে গুগল কনভারসেশন ট্র্যাকিং সেট করতে হয় কারণ হচ্ছে আমরা যদি গুগলে অ্যাড বা বিজ্ঞাপন চালাই তাহলে আমাদের কিন্তু তার ওয়েবসাইটে কত বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা আমরা এই কনভারসেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে কিন্তু আমরা সব কিছু দেখতে পারবো এবং কত ভিজিটর তার ওয়েবসাইটে গেল এবং সেখান থেকে প্রোডাক্ট কিনলো কিনা সেটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখতে পারি আপনি চাইলে কনভারসেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনি দেখতে পারেন অথবা কনভারসেশন ট্র্যাকিং ছাড়াও কিন্তু আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না তো আমরা আজকে যেহেতু আমরা গুগল অ্যাড ক্যাম্পেইন রান করছি আমরা সেখান থেকে আমরা গুগল কনভারসেশন ট্র্যাকিংটা করে ফেলবো যার মাধ্যমে আমরা সব কিছু আমরা দেখতে পারি বা ট্র্যাকিং করতে পারি ঠিক আছে তো আমরা এর জন্য আপনাদের গুগল অ্যাকাউন্টে চলে আসবেন এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডওয়ার্ক অ্যাকাউন্ট আপনারা এখানে চলে আসবেন আসার পরে আপনাদের যে অ্যাড ক্যাম্পেনের ভিতরে আপনি এই ট্র্যাকিংটা করতে চাচ্ছেন বা যে অ্যাড ক্যাম্পেনের ভিতরে ট্র্যাকিংটা করতে চাচ্ছেন সেখানে আপনি সেট করে ফেলবেন তো আমি প্রথমেই চলে যাব টুলসে আমরা এখানে চলে আসছি গুগল অ্যাডওয়ার্কের এখানে আমরা অ্যাড এখান থেকে রান করছি আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন তো আমরা এখান থেকে দেখেন লেখা আছে কনভারসেশন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা নিউ কনভারসেশন অ্যাকশন ওকে আমরা এখানে ক্লিক করব তো এখানে মোটামুটি চারটা অপশন আছে এটার এটা প্রথমটা হচ্ছে ওয়েবসাইট আপনি যদি ওয়েবসাইটে যেমন online sales link click page view sign up যদি আপনার ওয়েবসাইটের ভিতরে এইগুলো যদি থাকে যদি আপনি এগুলো ট্র্যাকিং করতে চান বা সেলস হচ্ছে কিনা বা কেউ লিঙ্কে ক্লিক করছে কিনা পেজে ভিউ করছে কিনা সাইন আপ করছে কিনা এটা কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন মানে ট্র্যাকিং করতে পারবেন তো এটা যদি আপনার উদ্দেশ্য থাকে তাহলে আপনি এটা এটা দিয়ে করে ফেলবেন আর যদি আপনার অ্যাপে যদি ধরেন অ্যাপ ইনস্টল করছে কিনা ধরেন অ্যাপ পারচেস করছে কিনা অ্যাপ অ্যাকশন মানে অ্যাপের যদি কোনো কিছু প্রয়োজন হয় ধরেন অ্যাপ বিক্রি হইতেছে কিনা এবং ইনস্টল করছে কিনা সেটা দেখার জন্য এটা এবং এটা হচ্ছে কল করছে কিনা সেটার জন্য তো আমাদের এগুলা কোনোটাই লাগবে না আমাদের লাগবে হচ্ছে প্রথমটা আমরা যেহেতু ওয়েবসাইটের ভিতরে আমরা কনভারসেশন ট্র্যাকিংগুলো করব তো আমরা এই প্রথমটাই আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটা গোল সিলেক্ট করতে হবে যে আমাদের অ্যাকশনটা কী এখানে অনেকগুলো আছে আপনি সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে পার্সেস আর হচ্ছে লিড এই এটা সাবমিট দ্য লিড ওকে এখানে সবচেয়ে এই দুইটা দুইটাই সবসময় বেশি ইউজ করা হয় আমরা যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে কারা কারা প্রোডাক্ট কিনতেছে তাদেরকে ট্র্যাকিং করব বা আমরা দেখব যে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে কিনা তো আমরা এখানে সেস দিয়ে দিলাম আর হচ্ছে এখানে পার্সেসটা আমার দরকার হচ্ছে পার্সেস যারা যারা কিনতেছে তাদেরকে আমরা এখান থেকে ট্র্যাকিং করব ওকে তো এখান থেকে যেরকম আছে বাইডোফল এরকমই থাক এবং নিচেরটা আসবো হচ্ছে এখান থেকে প্রথমটা আপনি সিলেক্ট করে দেবেন এখানে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন আপনার মনের মতো করে ধরেন এখানে দিলাম হচ্ছে পার্সেস ট্র্যাকিং ট্র্যাকিং ঠিক আছে পার্সেস ট্র্যাকিং তো এটা একটা আপনি নাম দিলেও আপনার মনে যেটা লাগে সেটাই দিয়ে দিবেন প্রথমটা আপনি সেলুক মানে দিয়ে দিবেন এটা ভ্যালুটা দিয়ে দিবেন হচ্ছে প্রথমটাই থাকবে যেরকম আছে এরকমই থাকবে আর এই প্রথমটা আপনি দেওয়ার পরে এখানে আসবেন নিচের দিকে এখানে কাউন্ট আছে আপনি কি এভরি টাইম যতগুলো সময় আছে কেউ কিনলে হলো যে কোনো টাইমে কিনলে হলো আপনার পার্সেস যদি করে সেটা আপনি যদি এখান থেকে দেখতে চান তাহলে এটা দিয়ে দিবেন এটা আপনি কখনোই অন ইউজ করবেন না কারণ অন ইউজ করা হয় লিডের জন্য আপনাকে সবসময় এভরিডে ইউজ করবেন যদি আপনি পার্সেস ট্র্যাকিংটা করতে চান আর যদি লিডের লিডের জন্য করতে চান তাহলে অন দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে দেওয়া আছে ক্লিক থাউজ কনভারসেশন উইন্ডোজ ওকে এটা যেরকম আছে বাইরেবল তিরিশ দিনই থাকবে আর তারপরে আছে হচ্ছে নিচেরটা হচ্ছে এঙ্গেজ ভিউ এটা আমরা তিরিশ দিনই দিয়ে দিব তিরিশ দিন তারপরে তো বাই ফল যেরকম আছে আমরা এরকমই দিয়ে আমরা ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ করে ফেলবো এখানে কন্টিনিউ ক্রিয়েট করার পর এখানে তিনটা অপশন আছে আপনি চাইলে গুগল ট্যাগের মাধ্যমে Google use the Google tag ম্যানেজারের মাধ্যমে করতে পারেন ইমেল ট্যাগের মাধ্যমে করতে পারবেন কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করব সেটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে আমরা একটা কোড রাখবো সেখান থেকে আমরা মূলত ট্র্যাকিংগুলো করব তো আমরা চাচ্ছি যে ওয়েবসাইটের ভিতরে ট্র্যাকিং করার জন্য তো আমরা এখান থেকে ক্লিক করবো ওয়েবসাইটে এখানে আস্তে আস্তে এসটিমেল কোডই আমরা দিব ওকে ফার্স্ট এডটাই থাকবে এসটিমেল কোড এখানে প্রথমে একটা কোড দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে কারা কারা যাইতেছে মানে ট্রাফিক দেখার জন্য বা ভিজিটর দেখার জন্য এটা বসাতে হবে এবং নিচেরটা হচ্ছে এটা হচ্ছে আমরা কনভারসেশন ট্র্যাকিং করার জন্য এটা আমরা দেখব তো আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাব আমরা ওয়েবসাইটে এখানে চলে আসছি আমাদের লগ করা আছে আপনি যে ওয়েবসাইটে এটা ট্র্যাকিং করতে চান সেই ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে রাখবেন নিয়ে রেখে আপনি এখান থেকে কোনো কোনো কিছুতে হাত দিবেন না চলে আসবেন অ্যাপারেন্সে অথবা সরি অ্যাপারেন্স থেকে প্লাগ ইনে চলে আসবেন অ্যাপারেন্সের পরেই দেখবেন প্লাগ ইন আছে আমরা প্লাগ ইনে ক্লিক করব ওকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যাড এ নিউ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনি একটা কোড ই লিখবেন যেহেতু এখানে বলা আছে আমাদের কোডটা রাখতে হবে সেজন্য আমরা এখানে একটা কোড রাখবো এখানে প্রথম লিখবো এইচ এফ মানে H F C F F C M head footer code manager এখানে আপনারা আসবেন এটা হচ্ছে আমাদের যেহেতু কোডটা হেডে রাখতে হবে আমরা এই প্লাগ ইনটা ইনস্টল করে ফেলবো এখান থেকে আমরা প্লাগ ইনটা ইনস্টল করে ফেলি ওকে আমরা অ্যাক্টিভ করে ফেলি অ্যাক্টিভ করা শেষ এবার আমরা প্লাগ ইনে চলে যাব এখান থেকে আমরা দেখি নিচের দিকে প্লাগ ইনটা অবশ্যই একটু আমরা রিপ্লেস করি তাহলে আমরা পেস্ট মানে আমরা এই এটা পেয়ে যাব একটু এক সেকেন্ড আমরা প্লাগ ইনটার appearance appearance okay head okay এই যে এটা হচ্ছে আমাদের প্লাগ ইন আপনাদের বুঝতে হয়তো একটি সমস্যা হতে পারে এখানে এটা হচ্ছে আমাদের প্লাগ ইন অ্যাড ইউ এখানে আমরা ক্লিক করব অ্যাড ইউ ক্লিক করার পরে আমরা একটা নাম দিয়ে দিব এখান থেকে ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে global global site tag site tag যাতে আমরা বুঝতে পারি যে আমরা কি কি ট্র্যাকরি করতেছি যেহেতু আমাদের প্রথমটা হচ্ছে ভিজিটর দেখার জন্য তো তাহলে আমাদের অবশ্যই ভিজিটরের জন্য আমাদের এরকম লাগবে তো আমরা সব কিছুই যেরকম আছে বাইটে হলে এরকমই থাকবে তো আমরা এখান থেকে আমাদের কোডটা নিয়ে আসি আমাদের কোডটা হচ্ছে এটা ঠিক আছে এখানে বলে দিছে copy the tag blue the paste in the button head on head tag okay যেরকম আছে বাইটে ডিফল্ট এরকমই থাকুক আমরা এখান থেকে আইসা কপি করলাম কপি করলাম ভালো করে কপি করবেন কপি করে এখানে এই নিচের এই জায়গায় আপনারা কোডটা দিয়ে দিবেন ওকে আমি কোডটা দিয়ে দিলাম দিয়ে সেভ করে দিলাম সেভ করে দিলাম এবার আবার আমাদের কোডটাকে অ্যাড করে নিতে হবে আবার নিউ অ্যাডে অ্যাডে আমরা আবার ক্লিক করব এখান থেকে অ্যাডে নিউ আর আমাদের দুইটা ট্যাগ রাখতে হবে ঠিক আছে এখানে যেহেতু দুইটা ট্যাগ আছে আমরা এখন কনভারসেশন ওইটা দেখলাম হলো ভিজিটর দেখার জন্য এবার আমরা কনভারসেশন ট্র্যাকিংয়ের জন্য আমরা এটা কপি করব তো আমি সেমভাবে আবার যাব এখানে আমি অ্যাড করব এখানে লেখব হচ্ছে কনভারসেশন চেশনস conversation tag conversation tag by default যেরকম আছে এখানে আমরা এখানে আমাদের একটা সিস্টেম সেট করে দেবে special page special page okay special পেজটা দিয়ে এখানে সিলেক্ট করব দেন আমরা দিব হচ্ছে হেডের এখানে আছে আমরা ওকে এখান থেকে আমরা থ্যাংক ইউ পেজটা সিলেক্ট করে দেই দেখি থ্যাংক ইউ পেজ আছে কিনা ওকে যেরকম আছে এরকমই থাকবে এবার আমরা কোডটা এখান থেকে পেস্ট করে দিব পেস্ট করে সেভ করে ফেলবো তো আমাদের কাজ কমপ্লিট এবার আমরা যাব হচ্ছে অ্যাড ম্যানেজারে এখান থেকে এসে আমরা কনভারসেশন ট্র্যাকিং অন তার আগে আমরা একটু দেখি যে আমাদের কনভারসেশন ট্র্যাকিংয়ের দুইটা কাজ হয়েছে কিনা আমরা একটু লিস্টগুলো দেখি প্রথমটা হল গ্লোবাল ট্যাক সাইট এবং conversation tag okay special head head okay সব কিছু ঠিকঠাক আছে আমরা এবার এখান থেকে এসে নেক্সট করে ফেলব এবার আমরা দেখি আমাদের কনভারসেশন ট্র্যাকিংটা পরিপূর্ণ হয়েছে কিনা তো এবার দেখে ফেললি আমরা এখানে দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে প্রাইমারি ওয়েবসাইট এইটা দেখাচ্ছে আন ভেরিফাইড তার মানে এটা আমাদের সর্বোচ্চ আমাদের সব কিছু ঠিকঠাক আছে এইভাবে মূলত কনভারসেশন ট্র্যাকিং করতে হয় তো আশা করি বিষয়টা আপনারা করতে পারবেন এই কাজটুকু তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য